আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সদরঘাট নদীবন্দর ঢাকা বাংলাদেশ থেকে তো আজকে আমরা যাচ্ছি বরগুনা জেলার বামনা উপজেলায় তো যাওয়ার পথে ভাবলাম এই সদরঘাট সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর যাকে ঘিরে উনিশ শতকের একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এক বিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে এর সন্নিহিত এলাকা পুরন নামে প্রসিদ্ধ এর নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাটি বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল এবং সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত সারা দেশের বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা পরিকেন্দ্রে এ সদরঘাট অসংখ্য লঞ্চ ঘাটে বিট করে থাকে ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার থেকে ওই পারে যায় কুলিদের সরগোল সব কিছু মিলে এক মিলন মেলায় এই সদরঘাট ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে নৌ চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগুনা ভোলা জালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় এই সদরঘাট নদীবন্দরটি ঢাকার প্রধান এবং একমাত্র নদীবন্দর হওয়ার কারণে সব সময় এখানে ভিড় লেগেই থাকে একেবারে সকাল থেকে রাত অবধি এখানে মানুষের শোরগোল এবং জমজমাট একটা মিলন মেলা হয়ে থাকে এই সদরঘাটকে কেন্দ্র করে পুরন ঢাকার আশপাশে অনেকগুলো পাইকারি মার্কেট গড়ে উঠেছে যা নদীপথে এক জেলা থেকে অন্য জেলা পণ্য পরিবহন করতে অনেক সুবিধা হয় যার ফলে ব্যবসা বাণিজ্যর ভালোই প্রসার ঘটেছে এর সদরঘাট লঞ্চ টার্মিনালকে কেন্দ্র করে তো বন্ধুরা আমার সদরঘাটটা দেখে অনেক ভালো লাগে কিন্তু বুড়িগঙ্গা নদীর দিকে যখন তাকায় তখন খুবই দুঃখ লাগে ঢাকা শহরের একমাত্র নদী বুড়িগঙ্গা যার কালো জল দেখে মনের মধ্যে হুহু করে কেঁদে ওঠে